হ্যালো বন্ধুরা চলে আসছি আমরা ভোক্তাডাঙ্গি মেলায় গাইস আমরা নিকেল গেলাম লক্ষ্মী মেলা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গ্রুপ লক্ষ্মী মেলার গ্রুপ হ্যালো গাইস ফাইনালি আমরা চলে আসছি এই যে কি বলে তিলমাইল নেতাজি মোড়ের এখানে তো আমরা এখন ভোক্তাডাঙ্গি যাব যে কুমুটি ওই যে লক্ষ্মী মেলাতে আমরা আপনাদেরকে অবশ্যই হয়তো মেলার ভিডিওটা দেখাবো আরও অবশ্যই এটা লাস্ট এই যে লক্ষ্মী মেলা তারপরে তো দেওয়ালি দেখা যায় কি হয় আজকে দেখাবো আপনাদেরকে বাড়ি যায় ওইখানে যায় বাবা দীপেশ চলে আসি তাহলে মেলা হ্যালো বন্ধুরা চলে আসছি আমরা ভোক্তাটাঙ্গি মেলায় আপনারা দেখতে পারতেছেন পৌঁছায় যাব পৌঁছাওয়ার পরে আপনাদেরকে আমরা মেলাটা পুরো সম্পূর্ণটাই দেখাবো ঘুরে ঘুরে বাতাসা নিচ্ছে এবং প্রসাদ চড়াবে আমাদের মা বউ দিদি জামু ফাইনালি এই যে পূজার এখানে মন্দির এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফাইনালি বৃষ্টি চলে আসলো দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে লোকে মেলা প্রচুর নদীর A few moments later. Hello বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মী মেলা লোকজনে পুরো প্রচুর না বৃষ্টি আমরা এখন লক্ষ্মী মেলাতে আছি অবস্থা ভালো না জানার কথা ছিল অবস্থা খুব খারাপ এখানে দেখতে পাচ্ছেন কত লোক এখানে বৃষ্টি যাচ্ছি দেখতে পাবেন কেরকম ভাবে যাবো চলে আসি আমরা বৃষ্টির পর মেলা ঘুরতে এখন বৃষ্টি নাই দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় कामयाबी की धूम मचाने के बाद आपके मेले का जान आपके मेले का शान हर एक माल साठ তুমি যে আমার সেলফি স্টিকটা আনিলে হয় প্রচুর বৃষ্টি ছিল তাই আসে আবার চলে গেলাম আবার খাওয়া দাওয়া করে আর বউক নিয়ে আসছি বউকে নিয়ে আসছি